তোর মুখ দিয়া বিড়ির গন্ধ আসে যা তোর সাথে ব্রেকআপ আবে ওই সাইরা যাওয়ার হইলে এমনি যাইতিস বিড়ি তো তোর বাপও খায় আমার বাপ বিড়ি খায় না সিগারেট খায় মারো মারো মারো তো আপনারা কি একটা কথা জানেন সিঙ্গেল থাকার মজাই আলাদা যারে দেখি তারেই ভাল লাগে ওয়ালাইকুম আসসালাম আমি আসি বালু এখন খবর প্রচারিত হচ্ছে মোহাম্মদ স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে আমার পিছনে যারা আছে আড়াই হাজার কুত্তর ম্যানেজার আড়াই হাজার শয়তানের সভাপতি পিছনে আছে লাইটম্যান ক্যামেরাম্যান হচ্ছে আমি এখন শুনবেন শিরোনাম একটু পরে শুনবেন বিস্তারিত আর খবরের শেষ অংশ শুনবেন এক বছর পর পুটি মাছ আর লাইটে মাছে লাইটে লাইটি লাগে ফার্স্ট পুটি মাছ আহত হয়েছে সাইড লাইটে মাছ নিহত হয়েছে আহত যারা হয়েছে ফাইরে মাটি দেওয়া হয়েছে নিহত যারা হয়েছে নান্দেল মেডিকেলে ভর্তি করা হয়েছে ইঁদুর রাস্তাঘাটে উঠে গেছে এক বছর পর শুনলেন বিস্তারিত দিন পরিষ্কার আছে আবহাওয়া সংবাদ পাওয়া যাইব অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি একটু করে আইতে পারে আর রোদ ঘুরাইছে তিনটার সময় জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে সাসা মাসকানে প্রেমটা শয়তানের হাত কি করে <laughs> মায়া রে মায়া রে মায়া রে মায়া রে আমাদের মাঝে একটা ছন্দ তুমি আর আমি ফুলের কলি ফুলের সাথে তোমার আমার দেখা ফুল সজারা বৃষ্টি পরে টুকুর টুকুস মাথা দিয়ে তোমার বয়স কত মুখ কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব যাও মায়া ভালোবাসার মানুষ যদি ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যদি ডাকে রে মন কি আর সাথে Yeah.